কাটছে কেন ভিডিও কেন করার যদি উল্লু বানায় তো তাহলে কমপ্লেন করব কাকে কমপ্লেন করব তা কি গো কাকে উল্লু বানায় যদি আমাদেরকে উল্লু বানায় কে এটা তো এই জিনিসটার তো এই যে একটা মেমোরি কার্ড আছে ঠিক আছে এইটা এইটার দাম অ্যাকচুয়ালি অনেক টাকা দেড় দু হাজার টাকা দাম কিন্তু এরা অনলাইন কি করে এটা দিচ্ছে যদি ঠকায় ওই জন্যে এই এবার বন্ধ করে দাও